দর্শক বিন্দু আপনারা দেখতে পারছেন আমাদের অতি প্রাচীন একটা খেলা নাম হাডুডু যেটা আমাদের বাংলাদেশের জাতীয় খেলা আমাদের গ্রামে অনেক দিন পরে অনুষ্ঠিত হচ্ছে প্রায় দশ বারো বছর পরে মনে হয় অনুষ্ঠিত হচ্ছে তো আমরা এখানে দুইটা দল দেখতে পাচ্ছি আমি এই দলে ক্যাপ্টেনকে বলবো এই খেলায় তার অনুভূতিটা কেমন পুরান খেলা আমরা নতুন রাত নতুন খেলা শুরু করতেছি তার জন্য ভালো লাগতেছে ধন্যবাদ দলের ক্যাপ্টেনকে পরবর্তী দলের ক্যাপ্টেনকে বলবো ক্যাপ্টেনকে বলতেছি এই খেলার প্রত্যাশা কেমন আপনার আজকে আসসালামু আলাইকুম আজকে এই খেলার প্রত্যাশা আমাদের হলো জয়ের এই খেলা অনেক দিন ধরে আমাদের আশা খেলা পাই না তবে আজকে খেলা পাইছি অনেক ভালো ইনশাল্লাহ ধন্যবাদ তোমাকে দর্শক বিন্দু দেখতে পারছেন অনেক দিন পরে খেলাতে হচ্ছে সবাই সবাই খুবই উপভোগ করতেছে আমরা আপনাদেরকে পুরো ম্যাচটা দেখাবো আপনারা দেখবেন হ্যাঁ আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকবেন নিতে চাই আসলে অনেকদিন হলো অনেকদিন পর আমাদের গ্রামে খেলাটা হচ্ছে তো উদ্যোগটা কেমন নিলেন আপনি ইনশাল্লাহ আমার উদ্যোগটা খুব ভালো লাগছে আমরা ছোট থাকতেই খেলাধুলা করছি সেসমকা মানে অনেক দিন হলো খেলাটা বন্ধ আছে আজকে পোলা বান্ধব উদ্যোগ নিছে আমাকে ডাকছে আমি আসি আমার খুব ভালো লাগতেছে আর কি খেলাটো আমি খুব অনুভব করতেছি ধন্যবাদ দর্শকরা কেমন লাগছে খেলা আজকের খেলা কেমন লাগছে আমাদের এখানে প্রায় একটা টুর্নামেন্ট হচ্ছে প্রায় আটটা ম্যাচ হবে আমরা আটটা ম্যাচই আপনাদেরকে দেখাবো আপনারা সবাই এই চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ প্লেয়ার মোহাম্মদ রুবেল মিয়া আসছেন দেখা যাক কি হয় এবার উনি গুডু গুডু করছেন চেষ্টা করছেন কাউকে না কাউকে শুয়ে যাওয়ার দেখা যাক কেউ কি শুইছে না না এখনো শুতে পারে নাই দেখা যাক অবশেষে উনি প্রতিপক্ষের একটা প্লেয়ার জান্নাতুল উনি এবার যাবেন প্রস্তুতি নিচ্ছেন অলরেডি প্রতিপক্ষের কোর্টে ঢুকে গেছেন চেষ্টা করছেন কাউকে শুয়ে আসার এবং তাকে ধরে ফেলেছে কিন্তু অনেক জোরে ধরে ফেলেছে দেখা যাক কি হয় রেফ্রি কি সিদ্ধেছে উনি সফল উনি প্রায় পাঁচটা প্লেয়ারকে টাচ করে আবার নিজের কোটে ফিরে এসেছে অবশেষে উনি সফল বলতেই হবে জান্নাতুল অনেক ভালো খেলেছে আচ্ছা এই দলের নাম কি প্রতিপক্ষের মোহাম্মদ রাতুল মিয়া উনি আসছেন দেখা যাক কি করতে পারে ও oh, নো উনি একটাকে টাচ করে ফিরে গেছেন হয়তো কিছুটা সফল মোহাম্মদ ইসলাম উনি যাচ্ছে দেখা যাক কি করতে পারে উনি চেষ্টা করছে কাউকে না কাউকে শুয়ে আসার দেখা যাক এদিক থেকে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রতিপক্ষের একজন বিগ ম্যান রাতুল চেষ্টা করছে কাউকে না কাউকে ফ্রি আসার জন্য দেখা যাক কি হয় এখনো পর্যন্ত ছুটি মানে ফিরেছে এবং সবাই চাপকে ধরেছে দেখা যাক অবশেষে রাতুল ব্যর্থ সবাই তাকে ধরে ফেলেছে উনি ব্যর্থ হয়ে তার নিজ প্রতিপক্ষের ক্যাপ্টেন মোহাম্মদ শাকিল মিয়া উনি এগিয়ে যাচ্ছে দেখা যাক কি করতে পারে কাকে শুয়ে আসতে পারে দেখা যাক চেষ্টা করছেন কাউকে না কাউকে শুয়ে আসার কিন্তু না অবশেষে উনিও ব্যর্থ ফিরে সবুজ মিয়া উনি আসছেন দেখা যাক উনি কি করতে পারেন তা চেষ্টা করছে কাউকে না কাউকে শুয়ে আসার এখনো পর্যন্ত শুতে পারেনি দেখা যাক চেষ্টা করছে এবং চলে গেল ব্যর্থ হয়ে কাউকে শুতে পারেনি নো পয়েন্ট এখন যাচ্ছে এখানে জানাতুল কি করতে পারে তাই করতে কাউকে না দেখা যাক কি হয় এখন অন্য আবারও আছে কোটির ভিতরে অলরেডি ঢুকে গেছে দেখি ও কি করতে পারে চেষ্টা করছে কাউকে না কাউকে দেখা যাক কি হয় অনেক চেষ্টা করছে কাউকে না কাউকে সর কিন্তু না ব্যর্থ হয়ে ফিরে গেলেন ক্যাপ্টেন শাকিলের দলের পক্ষ থেকে মামার সহিব উনি এগিয়ে গেছেন কাউকে না কাউকে সর ট্রাই করছেন দেখা যাক কি হয় চেষ্টা করছেন অনেক এখনো সফল হতে পারেনি অবশেষে হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রতিপক্ষে ক্যাপ্টেন আরিফুল দেখি ক্যাপ্টেন কি করতে পারে শুয়েছে এবং সফল অবশেষে দুইটা শুয়ে নিজ কোটে ফিরে গেছে মোহাম্মদ শাকিল হোসেনের দল থেকে ইমরান উনি প্রতিপক্ষের কোর্টে ঢুকে গেছেন চেষ্টা করছে কাউকে না কাউকে শুয়ে আসার দেখা যাক কি করতে পারে এবং শট ট্রাই করছে এখনো পারেনি আমার মনে হয় ও ইয়েস অবশেষে ব্যর্থ হয়ে নিজ কোর্টে ফিরে আসলেন মোহাম্মদ আরিফুলের দল থেকে রুবেল রানা উনি এবার আসবেন প্রতিপক্ষের কোর্টে ঢুকে গেছেন চেষ্টা করছেন অনেক কাউকে না কাউকে শুয়ে আসার দেখা যাক উনি কাউকে শুয়ে যেতে পারেন কি না একটা পয়েন্ট ওনাতে অনেক লাগবে এবং শুয়েছেন সবাই মিলে যাত্রী ধরেছে অবশেষে তিনি অবশেষে তিনি ব্যর্থ হয়ে ফিরে গেলেন কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি শাকিল উনি যাচ্ছে প্রতিপক্ষের কোর্টে দেখা যাক উনি কিছু পয়েন্ট অর্জন করতে পারে কি না সোয়া ট্রাই করছেন সবাইকে আদৌ কি ট্রাই করতে পারবেন আদৌ কি ছুটে পারবেন দেখা যাক কি করতে পারে কিন্তু না ব্যর্থ হয়ে নিজ কোর্টে ফিরে আসলেন মোহাম্মদ বুদ্ধু মিয়া উনি আছেন প্রতিপক্ষের জালে দেখা যাক কাউকে ছুঁয়ে যেতে পারেন কিনা কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কিনা ঢুকে গেছে অলরেডি চেষ্টা করছে কাউকে না কাউকে ছুঁয়ে আসার দেখা যাক উনি সফল হন কিনা এখনো চেষ্টা করে যাচ্ছে এখনো ছুটে পারেনি কাউকে এখনো কাউকে ছুটে পারেনি মনে হয় উনি ব্যর্থ হয়ে ফিরে গেছেন আসলেই তাই মোহাম্মদ ইসলাম উনি যাবে প্রতিপক্ষের কোর্টে দেখা যাক কি করতে পারে কাউকে ছুঁয়ে আসতে পারে কিনা চেষ্টা করছেন কাউকে ছুঁয়ে আসার একটা পয়েন্ট অর্জনের দেখা যাক উনি সফল হন কিনা চেষ্টা করছেন এখনো চেষ্টা করছেন এখনো চেষ্টা করছেন না অবশেষে উনি ব্যর্থে ফিরে আসলেন খেলার মধ্যবিরতি চলছে কিছু পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে খেলায় শাকিলের দল মূলত এদিকের যে দলটা দেখতে পাচ্ছেন উনি পয়েন্টসে এগিয়ে আছে দেখা যাক খেলা শেষে কে জিততে পারে সবাই দেখবেন আমরা সবাইকে দেখানোর ট্রাই করব ছুঁয়ে আসতে পারেন কিনা একটা পয়েন্ট অর্জন করতে পারেন কিনা চেষ্টা করছেন এখনো ছুটে পারেননি কাউকে দেখা যাক শেষ মেশ পারেন কিনা উনি কিন্তু না ব্যর্থ হয়ে ফিরে আসলেন আর শাকিল মিয়া যাচ্ছে প্রতিপক্ষের কোর্টের দিকে দেখা যাক উনি কি করতে পারেন উনি এই দলের ক্যাপ্টেন হিসেবে আসেন এবং ওনাদের দলই এগিয়ে আছে উনি চেষ্টা করছেন অনেক ভালো খেলে থাকেন কাউকে করেন কাউকে সিয়াসার কিন্তু না অবশ্যই সফল উনি একজনকে ছুঁয়ে নিজের কোর্টে ফিরে গেছে এবং একটা পয়েন্ট অর্জন করেছে এবার সবুজ মেয়ে যাচ্ছেন প্রতিপক্ষের কোর্টে ওনারা অনেক পয়েন্ট পিছিয়ে আছেন ব্যাকফুটে আছেন দেখা যাক কী করতে পারে কাউকে সোয়া ট্রাই করছেন এখনো কাউকে শুতে পারেননি কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি দেখা যাক শেষ পারে কি না খুব চেষ্টা করছেন কিন্তু না ব্যর্থ ফিরে আসলেন এবার মোহাম্মদ ইসলাম যাচ্ছেন প্রতিপক্ষের কোর্টের দিকে দেখা যাক উনি কিছু পয়েন্ট অর্জন করতে পারেনি যদি ওনারা এগিয়ে আছেন অনেক পয়েন্টে চেষ্টা করছেন কাউকে না কাউকে শুয়ে আসার একটা পয়েন্ট অর্জনের শেষমেশ পারেন কি উনি কিন্তু না উনিও ফিরে গেলেন এবার সেই বিখ্যাত খেলার বুদ্ধ যাচ্ছেন প্রতিপক্ষের কোর্টের দিকে দেখা যাক উনি কী করতে পারেন চেষ্টা করছেন কাউকে না কাউকে শুয়ে আসার এখনো সফল হয়নি দেখা যাক একটা পয়েন্ট অর্জন করতে পারে কি না এবং ধরে ফেলেছে দেখা যাক ও সবাই মিলে ঝাপটি মেরে ওনাকে ধরে ফেললো এবং একটা পয়েন্ট হারালো বলবো উনি ফেইলার ব্যর্থ হয়েছেন এবং একটা পয়েন্ট হারালো ওনারা এমনিতেই ওনারা অনেক ব্যাক ফুটে আছে আবারও যাচ্ছেন ক্যাপ্টেন শাকিল মিয়া দেখা যাক কাকে কাকে শুয়ে আসতে পারেন কয়জনকে শুয়ে আসতে পারেন কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কি না চেষ্টা করছেন অনেক দম নিচ্ছেন আবারও সেই সফি মিয়াকে শুয়ে একটা পয়েন্ট দিয়ে চলে আসলো এবার আরেকজন যাচ্ছেন হলুদ জার্সি পরিহিত খেলোয়াড় দেখা যায় একটা পয়েন্ট অর্জন করতে পারে কিনা প্রতিপক্ষ অনেক চালাক ওনাকে জাপতে ধরে ট্রাই করছেন এবং একটাকে শুয়ে চলে এসেছেন এবং একটা পয়েন্ট অর্জন করে ফেললো যদি ওনারা অনেক পয়েন্টে পিছিয়ে আসে দেখা যায় শেষমেশ কি হয় কি করতে পারে ওনারা দর্শকরা দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটা খেলা আবারও শাকিল মিয়া ক্যাপ্টেন প্রতিপক্ষের কোর্টে ঢুকে পড়েছেন দেখা যাক কোনো পয়েন্ট অর্জন করতে পারেন ওকে ধরে ফেলছে এবং সবাই মিলে জাপটে ধরে ফেলছে এবং একটা পয়েন্ট হারালো শাকিল মিয়া যদি ওনারা অনেক পয়েন্ট এগিয়ে আছেন মোহাম্মদ রাতুল মিয়া যাচ্ছেন একটা বারো দেহি খেলোয়াড় দেখি কি করতে পারেন কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কিনা খুব চেষ্টা করছেন প্রতিপক্ষ তাকে জাপতে ধরে তাকে জাপতে ধরে ফেলেছে এবং রাতুল মিয়া ফিরে এসেছে সফলভাবে দুইটা পয়েন্ট নিয়ে এবং আমি বলবো এইবারের জন্য রাতুল মিয়া সফল এবং পয়েন্টে অনেক এগিয়ে গেল এই দলটা যদি এরা পিছিয়ে আছে ধীরে ধীরে প্রতিপক্ষ রাতুল মিয়ার দল এগিয়ে যাচ্ছে এবার সহিব মোহাম্মদ সহিব আসছেন অলরেডি কোর্টে ঢুকে পড়েছেন দেখি কোনো পয়েন্ট অর্জন করতে পারে কিনা দর্শক বিন্দুরা দেখেন কাউকে শোয়ার ট্রাই করছেন এখনো করতে পারেনি হয়তো বা শুয়ে ফেলবে এবং ধরে ফেলছে এবং শহীদ মিয়া সফলভাবে তার কোটটা পেরিয়ে গেছে এবং একটা পয়েন্ট অর্জন করেছে অবশ্যই এটা ভালো তাদের জন্য তারা এমনিতে অনেক পয়েন্ট এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যায়ে খেলা চলছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে শেষ হবে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সহস্রাধিক দর্শক আমাদের এই খেলা দেখতে এসেছেন অনেকদিন পরে আসলে এই খেলাটা হচ্ছে সবার মনের মধ্যে একটা উৎফুল্লতা কাজ করছে এবং তারা চায় আরও যেন এই খেলাটা বেশি বেশি আয়োজন করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি আবার আমরা খেলায় ফিরে এসেছি রুবেল মিয়া গিয়েছিল কিন্তু ব্যর্থে ফিরে আসছেন এবার মোহাম্মদ ইসলাম যাচ্ছে যদি ওরা ওরা অনেক পয়েন্টে এগিয়ে আসেন কাউকে সোয়ার ট্রাই করছেন এবং একটা পয়েন্ট অর্জনে ট্রাই করছেন দেখা যাক কি হয় চেষ্টা করছেন অনেক প্রতিপক্ষ ট্রাই করছেন তাকে ধরার এবং ধরে ফেলেছে করেছেন এবং সবাই মিলে ধরে ফেলেছেন দেখতে পারছেন অবশ্যই ভালো খেলেছে রাতুল মিয়ার দল এবং এবার রাতুল মিয়ার দল থেকে হলুদ জার্সি পরিহিত সেই বিখ্যাত খেলোয়াড় যাচ্ছেন দেখা যাক একটা পয়েন্ট অর্জন করতে পারে কি না চেষ্টা করছেন কাউকে না কাউকে ছুঁয়ে আসার এখনও সফল হতে পারেনি শেষমেশ ব্যর্থ হয়ে ফিরে আসলো এবার মোহাম্মদ শাকিল যাচ্ছে প্রতিপক্ষের কোর্টে দেখা যাক একটা পয়েন্ট অর্জন করতে পারে কিনা যদি ওরা পয়েন্টে এগিয়ে আছে অনেক চেষ্টা করছেন উনি অনেক ভালো খেলে থাকেন এখনো কাউকে ছুটে পারেনি এসে ফিরে গেলেন এবার সেই বিশাল দেই রাতুল মিয়া এর আগে দুইটা পয়েন্ট অর্জন করে এসেছিলেন এবার থেকে কাকে শুয়ে আসতে পারেন কয় পয়েন্ট অর্জন করতে পারেন ভালো খেলে থাকে সুঠাম দেহ শক্তিও আছে অনেক কিন্তু এবারে উনি ব্যর্থ ফিরে আসলেন এবার মোহাম্মদ শহীদ শহীদ যাচ্ছেন প্রতিপক্ষের কোর্টের ভিতরে ঢুকে পড়েছেন দেখা যাক কাউকে না কাউকে ছুঁয়ে আসতে পারে কি না চেষ্টা করছেন এখনো কাউকে ছুটে পারেনি একটা পয়েন্ট পাওয়া ট্রাই করছেন অনেকক্ষণ হলো পয়েন্ট পায় না তারা দেখা যাক এবার কিছু করতে পারে কি না মনে হচ্ছে না এখন পর্যন্ত হয়তোবা ব্যর্থ হয়ে ফিরে যাবেন এবং ব্যর্থ হয়ে ফিরে গেলেন দেখতে পাচ্ছেন চারিদিকে কত দর্শক মামা শফি মিয়া যাচ্ছেন দেখা যাক উনি কি করতে পারেন দর্শকের আগ্রহের একজন প্লেয়ার হয়তো বা একটা পয়েন্ট অর্জন করতে পারেন কিন্তু উনিও ব্যর্থ হয়ে ফিরে আসলেন এবারে বলবো সুফি নিয়ে ব্যর্থ মোহাম্মদ ইমরান দেখা যায় একটা পয়েন্ট অর্জন করতে পারে কি না চেষ্টা করছেন অনেক এখনো সফল হতে পারেনি কাউকে সোয়ার কিন্তু না উনিও ব্যর্থ ফিরে গেলেন মোহাম্মদ রুবেল মিয়া উনি প্রতিপক্ষের কোর্টে ঢুকে পড়েছেন ট্রাই করছেন হাত থাপড়াচ্ছেন মাটিতে দেখা যাক একটা পয়েন্ট অর্জন করে ধরে ফেলেছে তাকে কিন্তু উনি জাপটে ধরে ফেলেছে এখন পর্যন্ত শাকিল মিয়ার দল এগিয়ে গেছে ক্যাপ্টেন শাকিল মিয়া এগিয়ে যাচ্ছেন দেখা যাক কি করতে পারে উনি চেষ্টা করছেন কাউকে না কাউকে সর একটা পয়েন্ট অর্জন করার খুবই রাতুল ধরে আছে তাকে যেতে দেয়নি দেখা রেফি কি সিদ্ধান্ত দেয় আমরা সেটা দেখব এবং উনি ব্যর্থ বিখ্যাত খেলোয়াড় বুদ্ধু মিয়া উনি প্রতিপক্ষের কোর্টে যাচ্ছেন যদিও ওনারা পয়েন্টে অনেক পিছিয়ে আছেন দেখা যাক কিছু পয়েন্ট নিয়ে আসতে পারেন কি না চেষ্টা করছেন অনেক কাউকে না কাউকে শুয়ে আসার দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারেন হয়তোবা সফল হতেও পারেন ওনাকে ধরে ফেলার জন্য প্রতিপক্ষ কেমনভাবে তাকিয়েছে অবশেষে উনি ব্যর্থ আমার জান্নাতুল অনেকক্ষণ পরে উনি প্রতিপক্ষের কোর্টে গেছেন দেখা যায় একটা পয়েন্ট নিয়ে যেতে পারেন কি না কাউকে শুয়ে যেতে পারেন কি না চেষ্টা করছেন অনেক শেষমেশ কি হবে দেখতে পাচ্ছি আমরা দেখা যাক কিন্তু না ব্যর্থ ফিরে গেলেন আচ্ছা আমরা দেখলাম শাকিল মিয়া এখন পর্যন্ত তেত্রিশ স্কোর পেয়েছে এবং প্রতিপক্ষ সবুজ মিয়ার দল মাত্র উনিশ পয়েন্ট অর্জন করেছে সুতরাং শাকিল মিয়ার দল এগিয়ে আছে ক্যাপ্টেন শাকিল মিয়া প্রতিপক্ষের কোর্টে ঢুকে পড়েছেন দেখা যায় কাউকে ছুঁয়ে যেতে পারেন কি না এখনো পর্যন্ত কাউকে ছুঁয়ে নাই এবং ব্যর্থ ফিরে গেলেন দেখতে পাচ্ছি সেই বিখ্যাত খেলোয়াড় সফি মিয়া উনি কোর্টে এগিয়ে যাচ্ছেন এবং ট্রাই করছেন অনেক কাউকে না কাউকে ছুঁয়ে আসা কিন্তু উনি এবারেও ব্যর্থ গতবারেও ব্যর্থ আশা করবো সামনে অবশ্যই পারবে সফি মিয়া আমরা এটা মোহাম্মদ শাকিল মিয়ার দল এখন পর্যন্ত পঁয়তাল্লিশ পয়েন্ট পেয়ে এগিয়ে আছে এদিকে প্রতিপক্ষ সবুজ মিয়ার দল উনিশ পয়েন্ট নিয়ে সেই আগের অবস্থানে আছে মোহাম্মদ শাকিল মিয়া ক্যাপ্টেন দেখা যাক কাউকে ছুঁয়ে যেতে পারেন কিনা একটা পয়েন্ট অর্জন করতে পারেন কিনা আমরা দেখতে পাচ্ছি অনেক চেষ্টা করছেন কিন্তু উনি ব্যর্থ ফিরে গেলেন এবার সবুজ মিয়ার দল থেকে ক্যাপ্টেন সবুজ উনি এগিয়ে যাচ্ছেন দেখা যাক একটা পয়েন্ট অর্জন করতে পারেন কিনা যদিও আগের বার ব্যর্থ হয়েছিলেন চেষ্টা করছে কাউকে না কাউকে শোয়ার খুবই চেষ্টা করছেন প্রাণপণ দিয়ে এখনো পর্যন্ত কাউকে শুতে পারেনি অনেক চেষ্টা করছেন এবং ধরে ফেলেছে তাকে হাতটি ধরে ফেলেছে এবং নিজেকে সারাতে পারেনি অবশেষে একটা পয়েন্ট হারালো যদিও তারা অনেক পিছিয়ে আছে প্রতিপক্ষের চাইতে দেখতে পাচ্ছেন অনেক দর্শক আমাদের আশেপাশে তারা খুবই মুখরভাবে এই খেলাতে দেখছে এবং আমরা আগামীতে অনেক ম্যাচ আছে আমাদের আপনাদের সবাইকে দেখাবো এবার জান্নাতুল শাকিল মেয়ের দল থেকে প্রতিপক্ষের কোর্টে ঢুকে পড়েছেন দেখা যাক কাউকে ছুঁয়ে যেতে পারে কি না কিন্তু ব্যর্থ ফিরে গেলেন চারিদিকে অনেক দর্শকের সমাগম হয়েছে আসলে অনেকদিন পরে খেলাটা এবং প্রতিপক্ষ শাকিল মিয়ার দল আজকের খেলায় জয়ী হয়েছে ছিচল্লিশ পয়েন্ট নিয়ে অপরদিকে সবুজ মিয়ার দল মাত্র বিশ পয়েন্টে ওনারা ছিল আচ্ছা জয় দলের ক্যাপ্টেন মোহাম্মদ শাকিল মেয়েকে বলছি আজকে খেলায় কেমন লাগলো অনেক ভালো লাগলো খেলা জিতলাম খুব ভালো লাগলো ইনশাল্লাহ আমাদের টিমের সবাই ভালো খেলছে মোটামুটি সবাই ভালো খেলছে ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শকরা অনেকদিন হলো এই খেলাটা পায় না আজকে অনেকদিন হলো খেলাটা পেয়েছে সবাই অনেক দর্শক আশেপাশে আমরা আবার আগামীতে কালকে আমাদের আরেকটা ম্যাচ আছে সবাইকে দেখার অনুরোধ রইল এবং আমি আশা করছি আজকের সাথে আগামীতে আরও বেশি দর্শক হবে সবাই খুবই উৎফুল্লিত হয়েছে আজকের মতো এই পর্যন্তই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে